সম্মানিত দর্শক আমি আবারও চলে আসলাম Sabuj electronics engineering works and technical trading সেন্টারের হোম সার্ভিসিং সেবা থেকে একটি সিআরটি টিভি আপনাদেরকে আজকে দেখাবো এই সিআরটি টিভিটির নাম হচ্ছে এলজি তো এটার প্রবলেম হচ্ছে আমি একটু স্টার্ট করে নিই শুনতে পারলেন এটার প্রবলেমটা আমি আবারও আপনাদেরকে শোনাচ্ছি এটার প্রবলেমটা কী দেখতে পাচ্ছেন একটি প্রত্যেকটি শব্দ আছে তো আমরা এটাকে এখন রিপেয়ারিং করব পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং দেখবেন আমরা কি কাজটা করি তো শুরু করা যাক আজকে ট্রপিক এলজি সিআরটি টিভি আসলে এই টিভিটি কিনিনি আসলে টিভিটি অনেকদিন ধরে চালাইছে কিন্তু এই টিভিটি দেখতে পাচ্ছেন এটা ময়লা পুরো জমিয়েছে তো আমরা যেহেতু একটি মিশন চালু করেছি যে সমস্ত টিভি খারাপ হয়ে গেছে বারবার মেরামত করার পরে ভালো চলছে না সেই সমস্ত টিভি আমরা রিপেয়ারিং করা শুরু করেছি অলরেডি মতো অনেক নষ্ট ফেলে দেওয়া বারবার মেরামত করার পর খারাপ হয়ে যাওয়া সেই সমস্ত টিভি রিপেয়ার করে দিচ্ছি আমরা কি পরিমাণ মশলা ফেলে দেওয়া বা মেকানিক্স বারবার আমরা কিন্তু ব্যবহার করার মতো দ্রুত করে যারা টিকটিকে কিনে নিতে চান আমি বলবো আমাদের এখন সাইকেল আমাদের কারিশমণি শিক্ষা আমি যে শিক্ষা দিয়ে থাকি ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং আমরা নতুন এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করেছি যারা কিনে নিতে চান টিকটিকে ভোকেশনাল আমার সাথে যোগাযোগ করে অবশ্যই ট্রেনিং করাও এগুলো কাজ করতে পারে আমরা এটাকে খুলে নিলাম আমরা এখন এটাকে দেখব আসলে কি কারণে এটা এই প্রবলেমটি হয়েছে আসলে দেখা দৃষ্টিতে এটা কোনো প্রবলেম তেমন দেখা যায় না কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ভালো চলছে না এটাই হচ্ছে এটার প্রবলেম আমরা একটু মিটারে মেপে নেব ও ব্যাপার হচ্ছে এখানে পুরে দেখতে পাচ্ছেন একটা সেন্সিটিভ ঘটনা ঘটেছে এখানে বিষয়টা না দেখলেই নয় দেখতে পাচ্ছেন এখানে পুরে একেবারেই সমস্যা হয়ে গিয়েছে তো এটা সম্ভবত কোনো টিকটিকি গিয়ে এটা এই প্রবলেমটা করেছে যার কারণে এই টিভিটি এরকম শর্ট দেখাচ্ছে যাই হোক আমরা এটাকে রিপেয়ারিং করব তো ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিতে আমরা এটাকে কি করলাম এটাকে চেচে এখন এটাকে আমি সোল্ডারিং করব এবং এটার ভিতরে যে পাশটি নষ্ট হয়ে গিয়েছে যে দুটি পাশ সেটি আমরা লাগিয়ে দেব তারপর দেখি এটা কি পরিস্থিতিতে দাঁড়ায় ওকে তো আমরা এটাকে আগে সোল্ডারিং করে নিতেছি তারপরে আবারও পুনরায় নতুন নতুন চলতে পারে এটার মধ্যে যে পার্ট খারাপ হয়েছে আসলে এই ধরনের কাজগুলি অনেকটাই সেন্সিটিভ <coughs> অনেকটাই কষ্টদায়ক যদিও সিআরটি <coughs> টিভি বলবো যারা <coughs> বেকার অর্ধশিক্ষায় শিক্ষিত বা মিডিয়াম শিক্ষায় শিক্ষিত বা এসএসসি এসএসসি শিক্ষা অর্জন করে ঘরে বসে রয়েছেন তাদের ক্ষেত্রেই আমার মিশন বেকারত্ব দূর করার মিশন চাইলে আপনারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট অর্জন করে আমাদের কাছ থেকে চাকরির <clears throat> নিতে পারেন আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি কারণ অনেক টেকনিক্যাল রয়েছে টেকনিক্যাল হ্যাঁ অনেক টেকনিক্যাল যেগুলো প্রাইভেট টেকনিক্যাল রয়েছে কিছু সংখ্যক কাজ শিখিয়ে তারা এতিম মানুষের মতন মাঠে ছেড়ে দেয় আমাদের এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আমি নিজে ট্রেনিং দিই ট্রেনিং শেষে তাদেরকে সার্টিফিকেট দিই এবং সার্টিফিকেট শেষে তাদেরকে ব্যবসা করারও সুযোগ করে দিই প্লাস চাইলে তারা নিজেরাই বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে সারা বাংলাদেশে প্রায় পাঁচশোর উপরে ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ আমরা সেখানেও চাকরির ব্যবস্থা তাদেরকে করে দেব তো আপনারা <clears throat> বেকারত্ব না থেকে জীবনের সময়গুলি নষ্ট না করে চলে আসুন আমাদের Sabuj electronics engineering works and technical training সেন্টারে আমরা এখানে বিভিন্ন electronics electric practical vocational training দিয়ে থাকি ট্রেনিং নিয়ে বেকারত্ব দূর করে নিজের উন্নতি করুন এবং সমাজের উন্নতি করুন নিজের উন্নতি করুন আমরা সেই প্রচেষ্টাই নিয়োজিত সর্বদা রয়েছি আমাদের এই কাজটি এখানে ওকে করে দিলাম এখন আমরা এটার যে পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজ আসতে যে প্রবলেম সেই ভোল্টেজটি আগে ওকে করে দেব তাহলে হয়তো টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে যাবে আরেকটি ব্যাপার না বললেই নয় আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আসলে এটি ভোল্টেজটিও কম দিচ্ছিল এখানে স্পার্ক করতে করতে শর্ট হতে হতে তো বিআরটি ড্যামেজ হয়ে গেছে যার কারণে আমি বিআরটিও চেঞ্জ করে দিলাম এখন এটাকে পুনরায় আমি এসি ইন করে নেব এবং দেখে নেব এখন এই টিভিটি ওকে হয়েছে কি তো আমি দেখতে পেলাম আমাদের টিভিটি ওকে হয়ে গেছে এখন বোল্টেজটি ওকে হয়ে গিয়েছে টিভিটি সম্পূর্ণ নতুনের মতন চলা যোগ্য করে দিলাম কিন্তু এখানে আরও একটু প্রবলেম রয়েছে সেটা হচ্ছে অ্যাসটি সিজ করা আমি সেটাকেও বন্ধ করে দেব তারপর এখান থেকে বিদায় নিয়ে চলে যাব তো আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখি আমাদের আরও ভিডিও আসতে চলেছে ভোকেশনাল ভিডিও আমরা pre training A to Z নবম দশম শ্রেণীদের জন্য এ টু জেড শিখার বা শিখানোর চেষ্টায় আমরা আছি যেহেতু আমরা এখন একটি মিশনে আছি যত নষ্ট পুরাতন ঠাড়া করে চলে যাওয়া বারবার মেরামত করার পরেও ভালো চলছে না সেই সমস্ত টিভিগুলি ঠিক করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে ওইরকমভাবে ভোকেশনালের প্রতি সময় দিতে পারছি না আর আমাদের এখানে মূলত ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকার কারণে আমরা একটু প্রবলেমে পড়ে গেছি যেহেতু একটি গ্রাম তো একটু স্কিপ করে নেব তো সম্মানিত ভিউয়ার্স সম্মানিত স্টুডেন্ট আপনারা দেখতে পারলেন আমরা কাজটি সম্পূর্ণ ওকে করলাম যদিও অনেকটা পরিশ্রম হলো দেখতে পারতেছেন সম্পূর্ণ ওকে আমরা এখন এটাকে ফিটিং করবো ফিটিং করে অবশ্য কাস্টমারকে দেখি এখান থেকে দিলেন আমরা একটা সম্পূর্ণ ভোল্টেজ নিয়ন্ত্রণ করে দিয়েছি অল বলতে গেলে আবার অনেকদিন ব্যবহার করার যোগ্য করে দিয়েছি বাবুকে ঘৃণা করছে বাবু যে সন্তান আসছে তাকে তুই মেনে নিতে পারছিস না মা তো তোকে সেটাই আবার করে মনে করিয়ে দেবো আর কিছু না আসছি বাবু তোদের তো আমরা এখন এটাকে ফিটিং করে দিচ্ছি αντικαλώντας αντικαλώντας την ομάδα της Αθήνας, που είναι η ομάδα της Αθήνας, που είναι η ομάδα είναι η ομάδα της Αθήνας, που η ομάδα της Αθήνας, που το η ομάδα της Αθήνας,